আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য সহজ কোরআন এই বইটি রিভিউ নিয়ে এসেছি এটা অন পাবলিশার থেকে পাবলিশিত সহজ কোরআন আমলের তেরোটি ফজলুৎপূর্ণ সুরা সহ সহজ সাতচল্লিশটি সুরা রয়েছে এতে এখানে এর ডিজাইনটা কেমন আমি আপনাদেরকে দেখাই পাশে পিছনে সাইডে বটম উপরে তো ডান পাশ থেকে এটা কোয়ান শেপের ডিজাইনের মতো আমরা এটা খুললে কাভার খুললে এরকম এর পেজটা একটু লম্বাটে দেওয়া হয়েছে এবং এখানে কিছু হাদিস দেওয়া হয়েছে তিরমিজি এবং কোরআনের আয়াত রয়েছে এটা লম্বা ডিজাইন এবং নিচের পার্টেও এরকম একটা লম্বা ডিজাইন দেওয়া হয়েছে এবং সেখানে হাদিস অ্যাড করা হয়েছে এখানে এই পাশে তো সুন্দর একটা বড় ডিজাইন একটা বড় সাইজের দেখা এটা অনেকভাবে এইভাবে ইউজ করা যায় এভাবে রাখা যায় এবং এখানে এই লেখাটা আছে তো প্রথমে রয়েছে এক্সট্রা পেজ এবং এখানে কিছু এক্সট্রা হাদিস তারপরে আছে সূচিপত্র এখানে কোন সুরাগুলো রয়েছে তার নাম রয়েছে ফুজিলত পণ্য আল বাকারা এবং অন্যান্য ছোট সহজ আমপাড়া সহজ সহজ চূড়াগুলো ভিতরের দিকে রয়েছে বর্ণমালাগুলো এবং রঙিন বিশেষভাবে এটা যে জন্য গুরুত্বপূর্ণ রঙিন তসবিদ এবং কোন কালারে কোন নিয়ম পড়তে হবে সেটা সুন্দরভাবে দেওয়া আছে এখানে সবগুলো দেওয়া আছে যে আপনারা কিভাবে উচ্চারণ করবেন এবং কোন নিয়মে আসলে কোনটা উচ্চারণ করতে হয় তারপরে সুরা ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে এবং এই যে সবগুলো বর্ণমালা কালারভাবে দেওয়া হয়েছে সবুজ কালার ঈদগাম লাল কালার কলকলা এবং বাংলা উচ্চারণগুলো এই কালার কোডে দেওয়া হয়েছে এইভাবে আল বাকারার ফজিলতুল মায়াত আয়াতুল কুরসি আমানা রাসুল আল ইমরানের দশ আয়াত আল দশ আয়াত ফজিলতপূর্ণ এবং আল হাসরের শেষ তিন আয়াত যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা ইয়াসিন ফজিলতপূর্ণ সুরা সম্পূর্ণ দেওয়া হয়েছে এখানে আর একটা বিষয় লক্ষণীয় এখানে দুইটা ফিতা দেওয়া হয়েছে দুই কালারের আপনারা দুই জায়গায় ইন্ডিকেট করে রাখবেন এটা একটা ইউনিক ফিচার দেওয়া হয়েছে তারপরে ইয়াসিনের পরেই রয়েছে আর রহমান এরপরে আল ওয়াকিয়া এবং মুল্ক চূড়া দেওয়া হয়েছে এর পাশাপাশি ছোট চূড়া এমনিভাবে চূড়া দেওয়া হয়েছে চূড়া শেষ পর্যন্ত এগুলো আপনারা উচ্চারণ করে চেষ্টা করতে পারেন এবং সর্বশেষে রয়েছে উচ্চারণের নীতিমালা কিছু কোন হরফ কিভাবে উচ্চারণ করবেন এবং অক্ষের পরিচয় বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং হ্যাঁ ছোট ছোট কিছু দোয়া হয়েছে গুরুত্বপূর্ণ যেমন ইস্তেকফার আমরা কীভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব সে সম্পর্কে আছে আল্লাহর উপর ভরসা বাংলা দিয়ে কিছু সুন্দর এবং ফুজুল উৎপন্ন দোয়া দেওয়া হয়েছে এখানে এই যে ফাতিহার একটা তর্জমা কথোপকথন দেওয়া হয়েছে এটা আমরা নামাজে মনোযোগ হতে কাজে লাগবে এইটা নিরানব্বই নাম আল্লাহর মহান গুণ নামগুলো দেওয়া হয়েছে অর্থসহ ঋণ পরিশোধের দোয়া দশ লক্ষ নেকি অর্জনের দোয়া বান্দা এমনিভাবে কিছু দোয়া অ্যাড করা হয়েছে সর্বশেষ ওয়ান পাবলিশারের তাদের ব্র্যান্ডিং লোগো এই ছিল বইটির রিভিউ তো এটা আপনারা রকমারি থেকে কিনতে পারবেন অন্য জায়গা থেকেও কিনতে পারবেন ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমি এখন এক্সট্রা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটা বই থেকে এখানে যেটা ইনক্লুড করা হয়নি যেমন সুরাগুলো দেওয়া হয়েছে কিন্তু সুরার ফজিলত দেওয়া হয়নি যেমন আমরা এখানে সেই সুরাগুলো আছে আমি ফজিলত দেখিয়ে দিই প্রথমে রয়েছে সুরা ফাতিয়া এখানে যে ফজিলতগুলো দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আমি বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো তুলে দিই যেমন সুরা ইয়াসিনের বিশেষ একটা ফজিলত রয়েছে এটা একবার পাঠ করলে দশ খতম কোরআন সাহেবের সব দেওয়া হয় এবং রাত্রে শোয়ার পূর্বে সুরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত এরপরে সুরা ইয়াসিন রয়েছে সুরা ওয়াকিয়ার ফজিলত এটা আপনার অভাব অনটন দূর করবে এটা পরে আমল করতে পারবেন এরপর আর রহমানের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে তো ফজিলতটা ওই বইয়ে ইনক্লুড করলে খুবই সুন্দর হতো এখানে যে ভেস্তের দরজা খুলে দেওয়া হবে হস্পর্শ ভাগ্য হবে এমন ফজিলত এবং মূল বিশেষভাবে মূল পাঠ করলে আপনার কেমতে আপনার জন্য সাফায়াত করবে এবং কবরের রাজা মাফ করবে এই যে তাকে ভেস্তে প্রকাশ করা হবে সর্বদা আমল করতে পারবে তো এই ফজিলতগুলো আপনারা জেনে রাখুন এখানে আরো বেশ কিছু ছোট গুলোরও ফজিলত দেওয়া হয়েছে মানে আল আসর পরম বিশ্বাসে কেমন মস্তক হবে উন্নত হবে তো এই কালার করে এই ফজিলত গুলো উল্লেখ করতে পারতো কিন্তু করা হয়নি আপনারা এই বইটা সাজেস্ট করবে এটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়ার বই এখানে সূচিপত্র দেখতে পারেন এখানে প্রায় অনেক সূরা রয়েছে এবং বিশেষ বিশেষ কিছু দোয়াও দেওয়া হয়েছে সুরা দোকানের ফজিলত এবং দূর শরীফ রয়েছে বিশেষভাবে দরুদ শরীফে অনেক সব বর্ণিত হয়েছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য